ছিল হনুমান মাঙ্কি কিং ছিল যেখানে দিচ্ছে মানে ইয়ে দিচ্ছে সেই পান্ডা দিচ্ছে আমি দুই নম্বর এক নম্বর কে এ এক নম্বর কে আমি তুই কি করতে হবে কি এটা ও পান্ডা আর ইয়েকে মারতে হবে দেখুন দেখাচ্ছি দেখ এই মারবো ও